Happy birthday happy birthday to you my dear Joba please take it thank you Kabir ভাই খবরদার জবা তুমি করলাম আমার ফুল নিবা না তোমার জন্য আমি টাটকা রজনীগন্ধার স্টিক নিয়েছি তুমি আমার ফুলটা নাও মারি ফেলাবো রে মারি ফেলাবো একদম মারি ফেলাবো জবা শুধু আজকে আমার ফুল নিবি অন্য কারণ না অসম্ভব তোর ফুল জমা নিবে না কারণ আমি ওরে জীবনের থেকে বেশি ভালোবাসি টবের শালা মধু গাছ লাগাবো আমি আর ফল খাবে সব তুমি তাই নে আজ তো দেখাচ্ছি মজা তোর কি হচ্ছে এখানে ভাইজান আমার কোনো দোষ নাই মধু আর কবি আমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে আমার প্রেম নিবেদন করতেছে আচ্ছা তাইলে এই ঘটনা মিথ্যা কথা ভাইজান আমার কোনো দোষ নাই আমি সেরকম ছেলেই না সব দোষ সব দোষ এই কবিরের তুই কাঁপতিছিস কি জন্য রে কবির তার মানে মধু ঠিকই বলিছে আসল অপরাধী হলো তুই প্রশ্নই আসে না ভাইজান আমাকে বংশে প্রেম ভালোবাসা করা নিষেধ ভাইজান মধু মধু এই শালা মধু খারা ভাইজান আমার কোনো দোষ নেই ওরা জোর করে আমারে প্রেম নিবেদন করতেছিল তাইলে এখন তোর ভাষ্য কি রে জবা লোন একাই যথেষ্ট নাকি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তার মানে তুমি ফাঁকা ওঠে গোল এই শত্রু এত খুশি খুশি কেন রে তা ফুল দিছে কেডা ব্যাপার কি খুশি হওয়ার ব্যাপার তো একটা আছে কিন্তু তুমি আমার শত্রু বলে দেখে সেটা কি তুই জানিস না তোর কারণে তো তোর ভাইয়ের বিয়ের বয়স গিট ছাড়ার অবস্থা হয়ে যাচ্ছে তো তোমার দুজনকে ধরে রাখিস কেডা পরের কাম না আগে করে ফেলে দিতে পারো সে কথা আমাকে না কইয়া তোর ভাইয়ের একটু বুঝাই কইবার পারিস না আচ্ছা তোরে ফুল দিছে কিরা রে সেটা তো বলা যাবে না তবে ধরে নাও আমার এক শুভাকাঙ্ক্ষী দিস শুভাকাঙ্ক্ষী যে তোর বিশেষ কেউ তা তোর চোখ মুখ দেখেই বুঝবার পারছি শোন আমি এই বাড়িতে পা রেখে তোর উকালিত শুরু করে দিব <laughs> শুনে খুশি হলাম কিন্তু পাম দিয়ে গাছের মগডালে উঠে আবার মই সরে ফেলবে না তো শিলবু এই শিউলি তেমন মেয়ে না তুই এটা ভালো করে জানিস এই নে টাকা কচি নোট টাকা কিসের জন্য শিলিব আজ যে আমার ছোট বোনটাদের জন্মদিন এটাকে আমি ভুলে গেছি এটা দিয়ে আইসক্রিম কিনে খাবি ঠিক আছে আমার বোনটা যে আমাকে এত ভালোবাসে আমি তো ভুলেই গেছিলাম চলো বাড়িতে চলো পায়েস খাবো আজকে যাব না অন্যদিন যাব আব্বা হাট থেকে চলে আসছে আর পাঁচ মিনিট বসতে কি হবে চলো তো না শোনা লক্ষ্মী বোন আমার আজকে যাব না এবার ওরে সুযোগ মতো পাইলি এমন সাইজ করব সারা জীবন মনে রাখবি তাই নাকি মধু সাহেব জানে একে ভাই যান আপনি হ আমি ওই তোমার বীরত্বের কাহিনী শোনার লেগে দাঁড়া পড়লাম তা তুই না কারে যেন সাইজ করবে চাচ্ছিস সে কথা পরে হবি নিজে বাঁচলে বাপ দাদার নাম আমি যাই এই শোন শোন শোন শোন ও কায় বলে কি রে দৌড় মারছিস কে চল দুই ভাই গল্প করতে করতে বাড়ি যাই পরিবারে এত জলদি আপনার লেখাতে নাম লাগানোর কোনো ইচ্ছা আমার নাই আমি আসি পাগল না কি রে আজকে মধু আর কবিরের আচরণটাই তো অন্যরকম লাগতেছে অন্যদিন তো সালাম দিয়ে মুখে ফানা তুলে ফেলাই আর আজকে দুইজনা দৌড়ের উপর আছে ঘটনাটা কি বুঝবের হবি যাই দেখি আর ওই মধু আর কবির আমার নকল গলা শুনে দুইজন দুই দিক দিয়ে গেছে পাকা গোল দিয়ে একটা গোলাপ করি জবাক হাতে দিয়ে আমি জন্মদিনের শুভেচ্ছা জানালাম কিন্তু ওই কবিরার মধু যেদিন জানিয়ে যাবে যে নূরের গলা নকল করে তুই কথা করছো তখন কোরা তোকে সারি দিবি নি ওরা দুজন কিরাম করে জানবে আমি জবাব করে দিছি কথাটা যেন সে গোপন রাখে তুই আসলেই একটা বোকা এক হাতে যে কোনোদিন তালি বাজে না তাকে তুই জানিস নি তার মানে তোমার কথা বোঝা যাচ্ছে জবা ওদের প্রশ্রয় দেয় বলেই ওরা শেষটার মতন জবার পিছন পিছন করে হ্যাঁ তাই কারণ জবার ভাই যে একটা বদরাগি লোক এটা গ্রামের সবাই জানে আর সেই লোকের বইনেরে কেউ রাস্তাঘাটে ডিস্টার্ব করি পার হয়ে যাবি এটা অন্তত আমি বিশ্বাস করি আরে মা তুমি জবাব চিনো না ভুল বুঝতেছ জবাব ভালো মাইয়া একটু বাদ তো আমি ভাব আছে এই আর কি তুই আবারও বোকার মতোই কথা কইলি রে নয়ন তোর জন্মদিন তুই যদি কাউকে না কইস তাহলে সেটা লোকে জানবে কি করে আর শুনে রাখিস এক হাতে কোনোদিন তালি বাজে না আমি কছি কি বাপ তুই যাবার কথা ভুলি যা সেটা সম্ভব না আমার ভালোবাসার মই এত বড় হয়েছে যে আকাশ ছোঁয়া যাবি শোন বাপ তুই ঢাকায় যা তুই ঢাকায় গিয়ে তোর মামার সাথে গার্মেন্টসে যায় চাকরি করে কে তোর চাকরি হইলেই আমি তোকে বিয়ে দেব সেটা আমি করতে পারবো না সবাক সারা কাকার বিয়ে করবো বাপ মরা এটিম খাওয়ালে অত হবে ভালানারে নয়ন তো কপালে যে দুঃখ আছে সেটার আর বাকি নাই কি জবা কি করতেছিস এই তো ভাই করতেছি নে ধর ভাইজান জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই আচ্ছা ভাইজান প্রত্যেক বছর এই যে তুমি মনে রাখো সেটা ভেবেই আমি অবাক হয়ে যাই বলে কি রে আমার একমাত্র আদরের ছোট বোন তার জন্মদিনকে আমি ভুলে থাকতে পারি আর তা কি হয় শুনে আমার কলিজাটা করে ঠান্ডা হয়ে গেল কিন্তু ভাইজান শিলিপুরে যে তিন দিন ধরে তুমি কি দিবাসায় দিচ্ছ না সেটা তোমার মনে থাকে না শিউলি তো দেখি ছোট বোনের কাছে আমার মান সম্মান নষ্ট করে দিল তোমার চুলগুলি দেখে আমার খুব হিংসে হচ্ছে বুঝছো চুল নিয়ে তোমার হিংসা হচ্ছে কেন তোমার চুল নিয়ে হিংসা হবে না তোমার চুল যে তোমার চেহারা ঢেকে রাখে তাইলে এক কাজ করো আমার চুল নিয়ে তুমি একটা কিছু করো বলে কি রে এই নুরু মোল্লা যে সেটা পারে তা তুমি কিন্তু জানো সেটা আমি জানি তুমি পারবে হ্যাঁ। কিন্তু কি করে সম্ভব সম্ভব শোনো আজকে কিন্তু আমি বোনাইনগর বাজারে গিয়া তোমার লেগে একটা লাল টুকটুকা ফিতা কিনে আনবো আর সেই ফিতা দিয়ে তুমি চুল বাইদে রাখলে দেখবা চুল আর তোমার চেহারা দেখতে পারবে না তাই নাকি হ্যাঁ, হ্যাঁ। ভাইজান ভাইজান হ্যাঁ। কি ভাবতেছ এতক্ষণ ধরে কিছুই না কিছু না ও নিয়ে তুই চিন্তা করিস না আচ্ছা ঠিক আছে আমি কিন্তু এই জামাটা পরে কালকে সারা পাড়া ঘুরে বেড়াবো তা ঘুরে কিন্তু এই গ্রামে দুজন পাগলের আবির্ভাব হয়েছে কি দুজন নতুন পাগলের আবির্ভাব হয়েছে আমার গ্রামে তো তারা কারা ভাইজান আরে ওই যে কবির আর মধু বুঝছিস হ্যাঁ দুইজন তো আমারে দেখে খালি দৌড়ের উপরে থাকে বুঝছিস কি ব্যাপার জবা পাগলের কথা শুনে তোর মন খারাপ হবে কিন্তু তুই দেখি হাসতেছিস কিছু না ভাই জান আচ্ছা ঠিক আছে শোন তুই ঘুমা আমি এখন আসি হ্যাঁ আমি যে কেন হাসিতেছি সেটা যদি তুমি বুঝতে এটা কোনো কথা আজও তুমি বিশ মিনিট লেট করে আসলে এসব কি সহ্য হয় সরি তো ভাইজান বিশ মিনিট দেরি করে বাজারে গেছে তাই তো আসতে বিশ মিনিট দেরি হয়ে গেছে আচ্ছা বলো না কিসের জন্য তোমার এত অস্থির জরুরি তলব আমি তোমার সঙ্গে মধুর কবিরের বিষয়টা নিয়ে কথা বলতেছি সাদেরকে তাদেরকে কষে একটা থাপ্পড় মারলি পরে এক মাস পর্যন্ত তোমার ছায়া পারানোর কথা না তারা কি করে তোমাকে রাস্তা দাঁড় করিয়ে গল্প করে হুম জন্মদিনের শুভেচ্ছা জানাইতে এসে প্রেম নিবেদন করে কি করে সাহস পায় আমিও তো সেটাই ভাবতেছি কবির আর মধুর স্পর্ধা অনেক বাড়ি গেছে তুমি দেখো কত বড় সাহস কবিরে আমার রাস্তার মধ্যে দাঁড়া করায়া সে লাইলি মজনুর কবিতা শোনায় লাইলি মজনুর কবিতা সে তো আমার জন্য লিখছিল C C C C C এরকম একটা মেয়ে মানুষের সঙ্গে আমার সম্পর্ক ভাবতে আমার ঘেন্না লাগতেছে তলে তলে এত কিছু ঘটে গেছে অথচ আমি কিচ্ছু জানি নে নিশ্চয়ই মধু আর কবিরের প্রতি তোমার একটা দুর্বলতা আছে নয় তুমি কি আমার সন্দেহ করতেছ আচ্ছা যদি ঘটনাটা আমার সঙ্গে ঘটতো তাহলে পরে তুমি কি বলতা আরে বাহ খুব সুন্দর এই তোমার ভালোবাসার প্রতি বিশ্বাস না কি বললা আমি খারাপ মেয়ে আমার মতো খারাপ মেয়ের সাথে না তোমার আর সম্পর্ক রাখার কোনো দরকার নেই আজ থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো গেলাম এই হলো মেয়ে মানুষ এইটাই মেয়ে মানুষ চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরাই দিলে পরে উপরেই থাকার চেষ্টা করবি তবে যার জন্য ফালতু পেশাল পাইরে প্যাস লাগলো সে কবির আর মধুরে আগে শিক্ষা দেওয়া উচিত ব্যাপার কবি সাহেব রাস্তা রাতে ঘুরে ঘুরে কি আজকাল ভালোবাসা খোঁজা হচ্ছে নাকি তোমার কথা ঠিক বুঝলাম না করবে তাছাড়া মাঝার মধ্যে অন্য পেছানোর কারণই বা কি আমাক নিয়ে লাইলি মজুর লেখা কবিতা জবা জানলো কি করে সেটা তো কইবার পারবো না নে তাছাড়া এক কথায় বলতে পারো ওই জবার সাথে তো আমার দেখাই নাই ঠিক আছে তাইলে পরে এক্ষুনি আমার সাথে জবার কাছে যাওয়া লাগবে চল যাই অসম্ভব আমি এখন যেতে পারবো না বাজারে যাচ্ছি জরুরি কাজে তাইলে পরে তো ঘটনা ঠিক আছে তোর আমি তিন দিন সময় দিলাম এই তিন দিনের মধ্যে আমাকে কবে বিয়ে করবি তা জানাতে হবে তা না হলে কিন্তু হো খায়া দাওয়া তোর কাজ নাই কাজ না থাকলে তো বিয়ের পোকা মাথার ভিতর কামড়াবি যাও আমি এখন বিয়ে করবো পারবো না ঠিক আছে অসুবিধা নেই গাছেরটা খায়াও যে তলেরটা কুরবের চাই তার তো শাস্তি হওয়া উচিত আমি কালকেই যাবার বাইরের কাছে যাব তোর নামে প্রমাণ সহ অভিযোগ দিয়ে আসবো গেলাম আমি ওরে মারে গেছে রে এমনি নুরুমুল্লা জানি গেছে তার বোনের আমি প্রেম প্রস্তাব দিছি উপর যদি কর্মীর কাহিনীও জানে তাহলে তো আমাকে এলাকা কন্ট্রোল করার অপরাধে ডাইরেক্ট সিস্টেমে ফেলাই দিবি কর্মী কর্মী শুনে দাঁড়াও না দাঁড়াও কর্মী কর্মী এটাই তোর শেষ সুযোগ দ্বিতীয়বার যদি এমন ধরনের কোনো কথা শুনেছি তাহলে পরে কিন্তু আমি ডাইরেক্ট থানায় যাব বুঝছিস মেয়েটির সাথে বসে কি কারণে কিছু হয় নাই এমনি বসে আছি শরীরটা ভালো লাগতেছে না তো তার জন্য মন মরা হয়ে বসে থাকার সওয়াল যে তুই না সেটা আমি ভালো করেই জানি নিশ্চয়ই জবার সাথে কিছু হয়েছে না রে বললাম না কিছু হয় নাই বুকের ভিতরটা কেমন যেন অস্থির লাগতেছে বাপরে তোক তো আমি সেই কবেই কয়েছি যে তেল আর জল কোনোদিন মিশ খায় না তুই জবারে ভুলি যা বাপ এটা কি করে সম্ভব ছোটবেলা থেকে যারে পছন্দ করি তারে ভুলে কি এত সোজা কিন্তু এরম কর্মহীন হয়ে ঘরের কোনে বসে থাকলে তো তো সমস্যার সমাধান হবি না রে বাপ আমি করছি কি তুই ঢাকা যা তুই ঢাকা গিয়ে তোর মামার সাথে গার্মেন্টসে চাকরি করে কে তোর মনটাও ভালো থাকবি নি আর কর্মসংস্থানও হবি নি গার্মেন্টসে আমি কাজ করব না ব্যাংকে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে আর কটা দিন দেখি আমাদের কপালে নির্ঘাত দুঃখ আছে ও ভুলেই গেছে যে এই বাজারে চাকরি পাওয়া তো সোজা না মামা খালুর জোর ছাড়া আর যেদিন ওই নুরমোল্লা জানবি যে তোর সাথে ওই তার বোনের সম্পর্ক আছে সেই দিন এই বাড়িতে আগুন জ্বলবে আমি বলে দিলাম আমি এইসব ঝাই ঝামেলা দিতে যাতে পারবো না ঘটনা কি এত জরুরি ফোন করলে শোনো তুমি যে জবার কাছে কমপ্লেন করলে কাজটা কি ঠিক করেছো ও আচ্ছা তো দিবার চাই দিলা না তো কমপ্লেন তো করবই তাই বলে তুমি জবার কাছে বলবে ও যদি ওর বান্ধবীদের বলি দেয় তাহলে কি আমার মান সম্মান থাকে মান যাতে থাকে সেই ব্যবস্থা করলেই হয় শোনো আমার বাসার থেকে পাত্র দেখছে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো না হলে পরে হাই হাই করে আর লাভ হবি না আহা তোমাকে তো আমি বলেছি যে কোনো কিছু হলে তুমি ডাইরেক্ট আমার বাড়ি চলে আসবে আর পরের দায়িত্বগুলো আমার কথাটার জন্য মনে থাকে আমি যাই এই শোনো কি হলো আরে এখনো হয় না হবে কি হবে আবার এই দেখ তোমার কি ব্যাপার আনার কথা ছিল লাল ফিতা আনাচ্ছে সবুজ ফিতা কেন এই সবুজ ফিতা কি তোমার পছন্দ না এটা তো অনেক সুন্দর ফুফু তুমি নুরবেলার হাত ধরে রাখছো কেন হাত ধরে নাই উনি মানুষের হাত দেখে বলে দিতে পারে ভবিষ্যতের কথা তাই নাকি জানতাম না তো আমার হাতটা দেখে দেন না তোমার হাত দেখা লাগবে না তোমার চেহারা দেখে বলে দিচ্ছি তুমি বেশি করে লেখাপড়া শিখো এবং চাকরি বাকরিও পাবে ঠিক আছে থাকো যাই তাইলে ওই কথাই রইল বন্ধু ওই যে আগামী শুক্রবার তুমি তোমার ইঞ্জিনিয়ার ভাই নিয়ে আমার বাড়ি চলে আসো দুই বন্ধু মিলে একটা ভালো দিন দেখে বিয়ের দিন ঠিক করে ফেলাবো হ্যাঁ ঠিক আছে ইন্দানিল্লা ভাইজান আপনি এখানে তোর আচরণ ও গতিবিধি আমার খুব সন্দেহ মনে হচ্ছে সেদিন আমারে দেখি দৈরমাল্লি কে বলতো বিশ্বাস করেন ভাইজান আমার কোনো দোষ নাই ওই দিন প্রেমের প্রস্তাব ওই আমি না ওই কোভিড দিছে আশ্চর্য বলে কি রে আমি তো তোর কথা কিছুই বুঝতে পারতেছি না এই তাইলে খুলে বল বল খুলে বল আচ্ছা আচ্ছা তাইলে এই কথা আর তাই তোরা দুইজন আমারে দেখা চারশো মিটার স্পিডে দৌড় মারিস না জি ভাইজান কিন্তু তাইলে আমার গলা নকল করে কে কথা বলল ওখানে কে ছিল হুম আমি দেখতেছি দাঁড়া ঠিক আছে ভাইজানের মতো প্রশ্ন তো এখন আমারও আমার আর কবিরে দশ মাইরে ফাঁকা মাঠে গোল দিল কিটা সময় কিন্তু অনেক চলে যাচ্ছে জবা বল তোর সামনে মধু আর কবির বাদে আর একজন কিটা ছিলি বলে কি রে এর ভিতর তোমারে ফোনও করা হয়ে গেছে আচ্ছা শিউলি তুমি যখন আইসেই পড়িছো তাহলে তো সব জানতেই পারবি না জবা বল মধু আর কবির বাদে তৃতীয় ব্যক্তি কে ছিল যে আমার কণ্ঠ নকল করে কথা বলিছে বল ভাইজান নয়ন নয়ন ভাই ছিল নয়ন সে কি রে জবা নয়ন কেন তোর ভাইয়ের গলা নকল করে কথা বলবে বিষয়টা আমার কাছে ক্লিয়ার ওই সেদিন টেকনিক্যালি মধু আর কবিরকে সরায় দিয়া ভাদাইম্মা নয়ন ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য তোর কাছে ভিড়িয়ে গেছে না ভাইজান তুমি নয়নের ভুল বুঝতেছ নয়ন অনেক ভালো ছেলে তুমি ওর কোনো ক্ষতি করো না আসলে নয়ন খুব ভালো ছেলে ও রাস্তাঘাটে দেখলে কত সম্মান করে কথা বলে এর মধ্যে কবি আর ওই মধু নিশ্চয়ই ষড়যন্ত্র করছে চুপ শিউলি যতই তুমি নয়নের গুণগান করো তাতে কোনো লাভ হবে না নে আমার ছোট বোনে ফুসলানির দায়ে ওর শাস্তি পাইতেই হবে ভাইজান আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দাও আমি আর কোনোদিন ওর সাথে কথা বলবো না বলে কি রে তোরে আমি বিশ্বাস করব না না না না তা হবে না হ্যাঁ আমার বন্ধুর ছোট ভাই ইঞ্জিনিয়ার তারে আমি শুক্রবারে আসতে বলেছিলাম এখন দেখছি তা তো হবে না আমি কালকেই আসতে বলবো আর ওর সাথেই তোর বিয়ে দেব বুঝছিস সে আবার কি করিস রে বলে কি রে যদি না জানি জিজ্ঞাসা করো তাইলে কিন্তু ভালো আর যদি জানি না জানার ভান করো তাইলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে বাবাজি আপনি যে কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না আপনি আসেন বসে তারপরে কন কি হয়েছে আমি তোমার বাড়ি বসবের আসিনি আমি খালি আইছি তোমার সাওয়ালদারে একটা শাসন করার জন্য সুযোগ দিতে তোমার সাওয়ালের এত বড় সাহস আমার বোনের সাথে প্রেম করে কথাটা কি আপনি কারোর তেন শুনে আইছেন নাকি নিজ চোখে দেখিছেন ওরে শুনে আইছি নিজের চোখে দেখলি তো একেবারে ডাইরেক্ট অ্যাকশনে যাইতাম সাওয়ালদারে শাসন করো যেন আগুনে হাত না বাড়াই নাইলে কিন্তু আমি একদম পুরাইয়া সারখার করে দিব মনে থাকে যেন কথাটা মা ওই লোকটা তোমার অপমান করে চলে গেল না তোর মতো কুলাঙ্গা খাও যাই মায়ের পেটে ধরে সেই মায়ের তো অনেক কিছু শোনার বাকি আছে রে শ্যামরা সে সুযোগ আমি বজ্জাকে লোকটা দেব নয়ন নয়ন এ নয়ন এ শ্যামরা শুনি যা আরে কনে যাচ্ছিস আল্লাহ আমার ছেলেটার একটু সুমতি দাও এ এখানে আগুনের মধ্যে হাত না বাড়ায় তুমি আমার বাড়ির সামনে কেন আর ভাইজান যদি বাড়িতে থাকতো আমি জানি সে বাড়িতে নেই সেজন্যই তোমার আইতে গেছি তুমি কি করে জানলে যে ভাইজান বাড়িতে নেই কারণ সে একটু আগে আমার বাড়ির উপর যায় আমার মাকে যা তাকে অপমান করে আইছে তাই আমি একটা কথা বলার জন্য পাগলের মতো সুইট আসছি তোমার কাছে কি এমন কথা যে আমার মতো খারাপ মেয়ের কাছে এত রিস্ক নিয়ে তোমার ছুটে আসা লাগবে সবাই এখন মান অভিমান করার সময় না তুমি যদি আমার সত্যি ভালোবেসে থাকো তাহলে পরে আজকে তার প্রমাণ দিবা মানে ভালোবাসা পরিমাপের কোনো মিটার বা স্কেল আবিষ্কার হয়েছে নাকি আমি আমি সেরাম কথা বলছি না তুমি যদি আমার সত্যি ভালোবেসে থাকো তাহলে পরে আজ এখন আমার হাত ধরে কাজ অফিসে যাবা বলো যাবা কি না নয়নকে যদি এখন হ্যাঁ বলি তাহলে তো মধু গিয়ে ভাইজানরা বলে দেবে আর ভাইজান তো নয়নের ক্ষতি করবে এখন বলা যাবে না কি হলো চুপ করে আছো কেন সম্ভব না তোমার আমার বিয়ে করা সম্ভব না তুমি আমার ভুলে যাও এমন কথা তুমি বলতে পারলা পারলা তুমি বলতে এতদিন তো জানতাম যে তোমার মনের কথা আর মুখের কথা এক রাস্তার প্রমাণ পেলাম আমার ধারণা ভুল আছে তুমি যাই মনে করো আমার কিছু করার নেই তুমি আমার ভুলে যাও আমি গেলাম যাও আমার জন্য এটাই ভালো হলো আমি ভুলে গেছিলাম বালুচরের দালান উঠে কোনো লাভ হয় না একদিন তা ধসে পড়ে সর্বনাশ ওই দিন তাইলে তৃতীয় ব্যক্তিটা নয় না ছিল আজকে তাইলে জবার জীবন থেকে নয়ন মায়া হয়ে গেল আর কবির ও তো কলমির জাতাগুলো নিতে পড়ে থাকবি মাঝখান থেকে ফাঁকা মাঠে গোল দিয়ে জবার হাতটা ধরে বাসর ঘরে ঢুকে পড়বো আমি ওরে কিন্তু শান্তি লাগতেছে যাই হবু মন্দিরে নয়নাথ দবর খবরটা একটু জানাই দিই হ্যালো হ্যাঁ সালাম আলাইকুম ভাইজান আজকে নয়ন রে পাইলি গুলি করে মার্ডার করে ফেলাবো যা থাকে কপালে সর্বনাশ মুরু কাকা তো নয়ন কাকারে মার্ডার করিবার যাইতেছে বিষয়টা তো পুকুরে জানাবার যা লাগে আজকে কোনো সার হবি না আজ এই গ্রামের সব আগাছা আমি একটা করে গুলি করে শেষ করে দেব সর্বনাশ এ তো দেখতেছি ডাইরেক্ট বাঘের খাঁচায় ঢুকে পড়েছি যেভাবে তাকায় আছে তাতে তো মনে হচ্ছে পিন্ডিনা চটকানো পর্যন্ত ছাড়বে না যাই নিজেরে বাঁচানোর জন্য সুপার একটা অভিনয় করি নুরু ভাই ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তা তোর সাহস তো কম না হ্যাঁ তুই আজরাইলের সামনে দাঁড়ায় কথা করছিস কোনো উপায় নাই ভাইজান কারণ কোটি টাকার সম্পত্তি এখন আমার পকেটে বলে কি রে তুই তো ভাদাই মেয়ে তোরে আবার কোটি টাকার সম্পত্তি দিল কোন পাগলে আমার আব্বা যান জানেনি তো বুনাইনগর বাজারে চাঁদি জায়গার উপর আমাদের চার শতক জমি আছে আব্বার সিদ্ধান্ত নিছে আগামী রবিবার ওই জমি আমার নামে লিখে দিবে ভাই একটা মহতি সিদ্ধান্ত নিছি মহতি সিদ্ধান্ত সেটা আবার কেমনে সম্রাট শাহজাহান একটা তাজমহল বানায় ইতিহাসের পাতায় নাম লিখে ফেলেছে আমিও সিদ্ধান্ত নিচ্ছি যে আমার বউয়ের নামে সম্পত্তি লিখে দিই তা কেমন হবে ভাইজান ভালো হবে ক ভাইজান আপনি চাইলে এই সম্পত্তির মালিক আপনার বোনও হইতে পারে অবশ্য তা বিয়ের পরে যাই আসসালামু আলাইকুম কবির তো এত ব্রড মাইন্ডেড তা তো জানতেন না তাইলে আর বিয়েটা কবিরের সাথেই দেওয়ার ব্যবস্থা করি যাই দেখি কি করা যায় নয়নের বাড়ি যাই চলো নয়ন তুমি কাটাকে লবণের সিটা দিতে এসো নয়ন ভাই বিশ্বাস করো জবর কোনো দোষ নাই ও পরিস্থিতির শিকার থাক সুথামেরা গুরুদান করতে আইছেন তাই না শিলিয়াপা করেন অসুবিধা নেই কোনো অসুবিধা নেই করেন নয়ন প্লিজ তুমি আমার ভুল বোঝো না তুমি আমার একটু বোঝার চেষ্টা করো আমার তোমার কাছে একটা অনুরোধ তুমি কিছুদিনের জন্য এই গ্রাম থেকে বাইরে হয়ে যাও প্লিজ কেন আমি গ্রামে থাকলে তুমি মনে করছো তোমার বিয়েতে আমি ডিস্টার্ব করব আমি এরকম ছেলে না নয়ন তুমি একবার আমার কথা বোঝার চেষ্টা করো ভাইজান আমাদের দুজনের সম্পর্কের কথা জানা গেছে তাতে আমার কোনো ভয় নেই সে যদি আমার মাইরে পিঠে সাল ছাড়ায় নেয় তাতে আমি কোনো কষ্ট পাইতাম না যতটা কষ্ট তুমি আমার দিছো আমার ভালোবাসাকে অপমান করে অস্বীকার করে তাই তুমি তোমার নিজের কথা চিন্তা করো আমার কথা তোমার চিন্তা করার দরকার নেই আমার শুভকামনা সবসময় তোমার পাশে থাকবে আসি নয়ন নয়ন শুনে যাও প্লিজ নয়ন বুঝার চেষ্টা করো প্লিজ কিছু বলার সুযোগই দিল না আমার কি হবে কি হবে আমার বিয়ার হবে বিয়ে হবে আমি ইচ্ছে করলে নয়নের বুকে গুলি মেরে ওর পাজর ভেঙে দিতে পারতাম কিন্তু দেই নাই কারণ তোর কালকে বিয়ে বিয়ে এত তাড়াতাড়ি কার সাথে বিয়ে কবিরের সাথে কবির ভাই হঠাৎ কবির মধ্যে কি দেখলে জবার সাথে কবিরের বিয়ে দেয়া লাগবে আহা তোমরা জানবের পারো নেই কবির নূতন করে পাবনা জেলায় ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে কেমন ভাইজান সে তার কোটি টাকার সম্পত্তি তোমার নামে লিখে দিবে কাজে আর কোনো কথা নাই শিউলি তুমি ওকে নিয়ে যাও যা কালকেই ওর বিয়ের পিড়িতে বসতে হবে ভালো হইল রে বাপ জবা এখন তার নিজের যোগ্য সঙ্গীরে খুঁজে নিতে পারবে কাটা গায়ে লবণের সিটা দিতে এসো তুই ওরম করে কথা কইলে আমার বুকের ভিতর কষ্ট হয় তোর তো আমি আগেই কহেছিলাম জবা তোরে মন থেকে ভালোবাসে না ও তোর মিথ্যে আশ্বাস দিয়ে রাখছে সেটার প্রমাণ তো আমি পাইছি তুমি মামার বলে দিও কালকে সকালে ট্রেনে আমি ঢাকায় যাব চল বাবা তালি চারটা বাদ খাবি খাতে ইচ্ছে করতেছে শুধু পানি আসতেছে মা আমার চোখে যে এত পানি জমা ছিল সেটা তো আমি আগে বুঝিনি বাবা চাকরি হয়ে গেছে আমার ব্যাংকে চাকরি হয়ে গেছে আরে বাপরে আমার অনেক খুশি হয়েছি রে বাপ অনেক খুশি হয়েছি তুই অনেক বড় হবি বাপ আমি তোর বিয়ে দেব আমি তোর বিয়ে দেব বাপ সেই তো চাকরিটা হইল সবার হারানোর পর তুমি যাও আসতেছি গ্রামে থাকলে তুমি মনে করছো তোমার বিয়েতে আমি ডিস্টার্ব করবো আমি এরকম ছেলে না নয়ন তুমি একবার আমার কথা বোঝার চেষ্টা করো ভাইজান আমাদের দুজনের সম্পর্কের কথা জানা গেছে সে যদি আমার মাইরে পিঠে সাল ছাড়ায় নেয় তাতে আমি কোনো কষ্ট পাইতাম না যতটা কষ্ট তুমি আমার দিছো আমার ভালোবাসাকে অপমান করে অস্বীকার করে তাই তুমি তোমার নিজের কথা চিন্তা করো আমার কথা তোমার চিন্তা করার দরকার নেই ও যদি না নোটগুলো যদি না দেয় আমি তো এবার ইংলিশে পুরো মারমু এই যে নোট পুরো এক মাস কষ্ট করে বানাইছি সত্যি তুমি আমার বাঁচালে আমি তো পুরো টেনশনে অস্থির হয়ে যাচ্ছিলাম আচ্ছা এগুলো পড়লে হবে তো আমি পাস করব ইনশাল্লাহ এগুলো পড়লে তুমি পাস করতে পারবা আর শুধু পাসটা ভালো রেজাল্ট করতে পারবা গত এক মাস ধরে কষ্ট করে তুমি আমার জন্য এগুলো করছো আমি না শুধু ধন্যবাদ দিয়ে তোমার ছোট করব না তাইলে পরে কি দিবা তাইলে পরে পরীক্ষার পর ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিব সত্যি তুমি নোটটা আমার না দিতে না আমি অনেক ঝামেলায় পড়ে যেতাম তুমি আমার উপর ভরসা রাখতে পারো শুধু নোট কেন যে কোনো সমস্যাই তুমি আমাদের পাশে পাইবে আর তুমিও আমার উপর শতভাগ ভরসা রাখতে পারো যত ঝড় ঝাপটায় আসুক এই জবা শুধু তোমার এত সহজে আমার ভালোবাসাকে পরাজিত হতে দেব না তাই এবার আমিও কাটা দিয়েই কাটা তুলব হ্যালো কেমন আছো আপনি আমার ফোন দিয়েছেন কিসের জন্য ও তোমার আর নয়নের কথা ভাইজানরে কয়ে দিছি বলে রাগ করিছো তাই না জবা এটাই তো স্বাভাবিক তাই না আপনি আমার আর নয়নের সম্পর্কের কথা ভাইজানের কাছে যেমন রংচং মাখায় উপস্থাপন করছেন <laughs> ভাইজান তো এগুলা শুনি না কবিরের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে অসম্ভব এটা হতেই পারে না আমি বেশ থাকতে এই বিয়ে আমি হইবার দেব না বিয়ে তোমার মানে কবিরও করবে না নয়নও করবে না বিয়ে করবে আমি আমি করব কথাটা মনে রাখবো আহারে কামরানো সাপ দিয়ে বিশ নামানোর মজাই আলাদা এবার যা ফাঁকা মাঠে গোল যা যুদ্ধ করগা কি ভাই যান হবুজ আমারে টানতে টানতে বাড়িতে নিয়ে যাইতেছেন আদর করে খাওয়ানোর জন্য বিষয়টা একটু সেরকমই তা তুমি কি করি বুঝলি আপনার বাড়ি যাওয়ার আগে তো সে আমার বাড়ি বেশ কয়েকবার গেছে তাই না কিরে কবির ও যা বলছে তা ঠিক সম্পূর্ণ মিথ্যা কথা ভাইজান এক কথায় বলতে গেলে আমি তো তার চিনিই না কিরে কবির তুই আমারও চিনিস তো ও বুঝছি তালিবরে এটা তো সাজানো নাটক তাই না ভাইজান আপনি হয়তো জানেন না এ মধু জবারে প্রেম প্রস্তাব দেয় শোন আমার বোন জবা খুব সুন্দরী তা হাজারো ছেলে প্রস্তাব দিতেই পারে কিন্তু আমার বোন কাক গ্রহণ করবি সেটা তো একটা বিষয় নাকি খুব দামি একটা কথা বলছেন ভাইজান জবা তো কবিরে পছন্দ করে না তাহলে ওর সাথে বিয়ে দিচ্ছেন কি জন্যে ওর বাপের সম্পত্তির জন্য কিন্তু ভাইজানও হয়তো এই কথা জানে না ওর আব্বা মারা যাওয়ার আগে এই সম্পত্তি বিক্রি করে ওর মার ক্যান্সার রোগ হয়েছিল যে ওই চিকিৎসা করানোর লাইগা বলে কি রে শালা ধান্দাবাজ তোর এত বড় সাহস কি করে হইলে তুই আমার সাথে এরকম কাজ করলে ভাইজান ভাইজান ওরা মাইরেন না আমার সামনে ওরা মাইরেন না ভাইজান আমার কষ্ট লাগবে তোমার কথায় আমি ঠিকই ওকে ছাড়ি দেব বুঝছো কারণ তুমি আমার চোখের পর্দা খুলে দিছো কিন্তু কেন তুমি আমি ওরা ভালোবাসি ভাইজান অমন একটি লক্ষ্মী মেয়ের ভালোবাসা তুই তা পাওয়ার পরও তুই আমার বোনের দিক হাত বাড়াইস তোর সাহস তো কম না ভাইজান লজ্জা দেবেন না আমি আমি আমার ভুল বুঝতে পারছি আমি কর্মীর দিকে যাচ্ছি ভাইজান সালাম কর্মী ভাইজান আমি অনেকদিন ধরে কিছু কইবার জন্য চেষ্টা করে গেছি কিন্তু কিছুক্ষণ আগে বলা একটা কথা আমার ভাবনায় দেয়াল তুলে দিছে কোন ডারে আপনার বোনের কে প্রেম নিবেদন করলো সেটা বড় কথা না আপনার বোন কার প্রস্তাব গ্রহণ করলো সেটাই বড় কথা ছোট ভাই হিসেবে একটা অনুরোধ করি ভাইজান জবান নন দুজন দুজনকে খুব ভালোবাসে ওদের চার হাত আপনি এক করে দেন ওরা খুব সুখে থাকবে আমি আমার আদরের ছোট বোনকে তার সাথেই বিয়ে দেব ও যার সাথে বিয়ে করলে সুখে থাকে তুমি স্ট্রাইকার মিডফিল্ডার আর ডিফেন্সারে লাল কার্ড দেখা সরাসরি তোমার কাছে চলে এসেছে এবার তো আমার সাথে না কিন্তু ফাঁকা মাঠে গোল দিয়া হিরো সাজবার কোনো ইচ্ছা আমার নাই তার আগে আমরা প্যাভিলিয়নে ফিরে যাই তারপর সবাই বুঝাইয়া ঢাক ডোল পিটাইয়া বিয়ের পিড়িতে বসব কিন্তু সেটার জন্য তো একটা সামাজিক পরিচয় দরকার সামর্থ্য দরকার ছিরা এখন আমার কাছে আছে মানে আমার চাকরি হয়েছে ব্যাংকে তারপরে যদি তোমার ভাইজান আমাদের মাইনে না নেয় তারপর বিকল্প চিন্তা করবো তার আর দরকার হবি না নয়ন আমি বড় ভাই হিসাবে তোমাদের প্রতি দোয়া রইল আর হবু ভাই হিসাবে আমারও দোয়া রইল দুজনই সুখী হও ভাইজান তুমিও কিন্তু ফাঁকা মাটি গোল দিল সবাই এক